আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা অর্গানিক ফেসবুক প্রমোশনের বা অর্গানিক ফেসবুক মার্কেটিংয়ের গিক পাবলিশ করব। যেহেতু আমরা নেক্সট মানে গত পর্বের ক্লাসগুলোতে আমরা শিখছিলাম অর্গানিক প্রমোশন কিভাবে করতে হয় এটার এ টু যেটা আমি দেখাইছিলাম তো আজকে আমরা এটার গিক পাবলিশ করি প্রথমে নতুন যারা আছেন তাদের এরকম আসতে নাও পারে এখানে দেখবেন যে এখন যে ফিচার আছে এখানে দেখবেন ক্রিয়েট গিক লেখা থাকবে ছোট্ট করে ক্রিয়েট গিক কন্টিনিউ করতে করতে এই জায়গায় চলে আসবেন এরকম একটা ফিউচার দেখাবে এখানে আসলেই এইরকম একটা ড্যাশবোর্ড দেখাবে এরকম এরকম ড্যাশবোর্ড যখন দেখাবেন তখন বুঝবেন যে আপনার এখানে গিক পাবলিশ করার এই অপশনে চলে আসছেন তো এখানে আমাদের একটা টাইটেল লিখতে হবে গিক টাইটেল যেটা আমাদের ফাইবার মার্কেট প্লেসে আমরা এখানে যেমন দেই এই যে গিকগুলো পাবলিশ করা আছে উপরে দেখা যায় প্রতিটা গিকের উপরে যেটা থাকে টাইটেল এটার বলা হয় টাইটেল ঠিক আছে আমি যদি আমাদের অর্গানিক ফেসবুক প্রমোশনের গিগ যদি আমি একটু দেখি সুইট অ্যান্ড বাইং বোর্ডে যাই এখন ফাইবার অনেকটাই চেঞ্জ করে ফেলছে ড্যাশবোর্ড আগের থেকে অনেক চেঞ্জ তো গাবড়ানোর কোনো কিছু নাই সেম আগেই আছে খালে হয়তো এখানে আরও কিছু ফিউচার অ্যাড করবে তারা সেজন্য ওই অপশনগুলো রাখছে এখানে যদি আমরা লিখি organic organic organic Facebook promotion Facebook promotion promotion এটা লিখে আমরা সার্চ করব যেহেতু আমরা এই সার্ভিসটা দিয়ে দিব কিন্তু এখানে অনেক বেশি আসতেছে কেন এত তো না ওকে ফাইবার হয়তো আরও কিছু অ্যাড করছে ওকে অর্গানিক একটা কাজ করি অর্গানিক ফেসবুক প্রমোশন অর্গানিকটা আমরা সামনে ইউজ করি organic organic Facebook promotion okay এবার আসবে বারো বারো হাজার আসার কথা এত বেশি আসে কেন ওকে যাই হোক এখানে আমাদের বারো হাজার সার্ভিস থাকে কিন্তু এখানে আজকে এরকম দেখানোর কারণ কি ওকে ফেসবুক প্রমোশন তাহলে আমরা শুধু ফেসবুক প্রমোশন লিখে সার্চ করব তো এখানে দেখেন আমাদের এটা হচ্ছে ফেসবুক প্রমোশনের সার্ভিস আমরা যে কাজটা শিখছি এখানে আমরা একটু গিকগুলো দেখি এখানে ফার্স্টে আমরা দেখতে পারতেছি I will organically promote your Facebook page এটা হচ্ছে আমাদের একটা টাইটেল এটা কোথায় থাকে আমরা এটা আগে বলছি এখানে দিতে হয় টাইটেল গিক টাইটেল এটা হচ্ছে গিক টাইটেল উপরে যেটা থাকে এটা হলো গিক টাইটেল এটা হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরি জিনিসটা হচ্ছে আমরা এই গিকের মধ্যে যখন ক্লিক করব বা বায়ারি কোর্স যখন করতে যাব অনেকে আছে যাদের গিকগুলো ড্যাম হয়ে যায় মানে ডাউন হয়ে যায় ডাউন হয়ে গেলে তার গিকগুলো আর র্যাঙ্ক করে না ফলে অনেকজনে আছে যারা বায়ার মুডে চলে যেয়ে গিকের জন্য ই চালায় প্রমোশন চালায় এটার ফাইবারের প্রমোশন আছে এটার মাধ্যমে মানুষ যখন আমাদের প্রোফাইলে বা আমাদের গিকগুলো চেক করবে বা দেখবে তখন আমাদের একটা র্যাঙ্ক করার সম্ভাবনা বা ইমপ্রেশন ক্লিক পড়ে যার ফলে আমাদের গিকগুলো র্যাঙ্ক করার ক্ষেত্রে হেল্প হয় কিন্তু এটা বেশি করলে স্পামিং হবে আপনার কোনো লাভ আসবে না দেখেন যখন একটা বায়ার এখানে আসবে আসার পরে আমাদের গিকগুলো ফাইন করে কিভাবে ধরেন আমার একটা জব পোস্ট করব বা আমার একটা কাজের মানুষ দরকার সেটা হচ্ছে কি অর্গানিক ফেসবুক প্রমোশন বা ফেসবুক প্রমোশন তো আমি কিভাবে ফাইন করব এখানে দেখেন পোস্ট লেখা আছে পোস্ট রিকোয়েস্ট এখানে আমি ক্লিক করব আপনাদের কাছে অনেক সময় বাইরে ওকে এবার আসছে দেখেন এবার যখন আমি ক্লিক করলাম এখানে প্রতিটা ক্যাটাগরি আছে আমি ফার্স্ট টাইমে বলছি যে একটা করে ক্যাটাগরি থাকে যেমন প্রথম হচ্ছে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এটা হচ্ছে মেন ক্যাটাগরি এই দুইটা হচ্ছে সাব ক্যাটাগরি ঠিক আছে যেমন আমাদের বাইরের দরকার ডিজিটাল ডিজিটাল মার্কেটার তাহলে কি এখানে ডিজিটাল মার্কেটিং যে লেখাটা আছে এখানে সিলেক্ট করবে যদি বাইরের ভিডিও বা অ্যানিমেশন দরকার থাকতো তাহলে ভিডিও অ্যানিমেশনের জায়গায় ক্লিক করতো যদি মিউজিক অ্যান্ড অডিও নিয়ে কোনো কাজ করার দরকার থাকে তাহলে এখানে মিউজিক অ্যান্ড অডিও নিয়ে করবে প্রোগ্রাম অ্যান্ড টিস এখানে যদি ওয়েব ডেভেলপমেন্টের কোনো কাজকর্ম থাকে কোডিংয়ের সেগুলো এখান এই ক্যাটাগরির উপর নির্ভর করবে গ্রাফিক্সের কাজ থাকলে কোনো ডিজাইনের কাজ থাকলে সেক্ষেত্রে এই ক্যাটাগরিটা সিলেক্ট করবে যেহেতু আমাদের ডিজিটাল মার্কেটিং আমি তাহলে ডিজিটাল মার্কেটিং এখানে ক্লিক করি প্রথমে আমি গিকের এখানে ক্লিক করলাম এখানে আমাদের গিক তৈরি করতে হবে এটা হচ্ছে টাইটেল এটা হচ্ছে ক্যাটাগরি এটা হচ্ছে সার্চ ট্যাগ ওকে আমার আমার সার্ভিসগুলো দিচ্ছি এখানে আজকে প্রবলেম করার কারণ আছে কারণ হচ্ছে আজকে বারোটার পর থেকে ফাইবার অ্যাকাউন্টটা টোটাল কাজ চলবে এখানে বইলে দিছে দেখেন সেপ্টেম্বর আঠারো তারিখ থেকে পাঁচটা এম থেকে ওদের সময়ের ওই সময়ের ভিতরে ওরা কাজ শুরু করবে ফাইবারে হয়তো কোনো কিছু আপডেট করবে তো একদিন পাঁচটা পর্যন্ত হয়তো কালকে ফাইবার অফও হয়ে যেতে পারে তো আমি এই সার্ভিসটা ওপেন করি আশা করি এখন বুঝতে পারবো আমরা দেখেন এখানে সাব এটা হচ্ছে ক্যাটাগরি এটা হচ্ছে টাইটেল আর ট্যাগ হচ্ছে নিচে যেগুলো আমরা সার্চ করি বা আমাদের ক্লায়েন্টেরা এসে সার্চ করবে দেখেন সবগুলো সব প্রতিটা সার্চ ইঞ্জিনেই যে কিওয়ার্ডগুলো বেশি সার্চ হয় সেটা হচ্ছে সার্চ ট্যাগ বা সাজেস্টে শো করে এখানে দেখেন এই ট্যাগগুলো সব থেকে বেশি সার্চ হয় এই ফাইবার মার্কেট প্লেসে সেজন্য এটা সাজেস্টে আমাদেরকে দেখাচ্ছে তো আমরা বুঝতে পারলাম যে ট্যাগগুলো কোথায় থাকে আর ক্যাটাগরি কি এবং টাইটেল কি ওকে তাহলে আমরা একটা টাইটেল তৈরি করি যেহেতু আমরা এরকম একটা সার্ভিস দিতে যাচ্ছি আমাদের সার্ভিস হচ্ছে অর্গানিক ফেসবুক প্রমোশন তো আমি এখানে প্রথমে লিখি আমি একটা ট্রান্সলেট বাইর করি গুগল ট্রান্সলেট ওকে তো অবশ্যই আমাদের টাইটেলটা হতে হবে যে আমাদের এসিও সম্পূর্ণ যে এসিও থাকবে আমাদের টাইটেলের ভিতরে আমরা ট্যাগগুলো সেট আপ করবো যার ফলে আমাদের গিকগুলো র্যাঙ্ক করতে যেন হেল্প করে তো এখানে লেখে প্রথমে প্রথমে দিব হচ্ছে I will I will do আমি করব Facebook Facebook I will do আমি করব Facebook promotion promotion and marketing এখানে আমি দুইটা দিতে পারি ঠিক আছে এখানে ওয়ার্ড দিতে পারেন অথবা মার্কেটিং ওয়ার্ড দিতে পারেন অথবা অ্যান্ড দিতে পারেন marketing marketing marketing I will do আমি করবো ফেসবুক প্রমোশন অ্যান্ড মার্কেটিং এর না সিম্পলই হয়ে থাকে ইন ইউএসএ এটা ইউজ করতে পারেন ওকে আমি একটু বাংলা করে দেই আরবিটা দেখেন আমি কি লিখলাম আমি যুক্তরাষ্ট্রে ফেসবুক প্রচার বা বিপণন করবো এই একটা টাইটেল এটা চাইলে ইউজ করতে পারেন এর টাইটেলে কোনো সময় কপিরাইট হয় না আপনি চাইলে অনেকটা কপি করেও মেরে দিতে পারেন কোনো কিছু যায় আসে না এটাও in worldwide worldwide okay worldwide use করতে পারেন তারপরে দেখি আরও ওরা কি কি ইউজ করছে এখানে দেখেন কী লেখছে I will do Facebook marketing your business এত minimum people by promotion okay এটাও আমরা কপি করতে পারি দেখি ওরা এটা কী লেখছে ওটা একটা আকর্ষণ দিছে আর কি আমি ফেসবুক মার্কেটিং করে আপনার ব্যবসা এত মিলিয়ন মানুষের কাছে প্রমোট করে দিব ওকে এখানে ও বিশ মিলিয়ন দিছে আমরা চাইলে এখানে টেন মিলিয়ন ইউজ করতে পারি আর সব কিছু ঠিকঠাক থাকলো আবার এটা আবার ধরেন আমি এটা আবার টোয়েন্টি ফাইভ দিয়ে দিতে পারি ফাইভ মিলিয়ন পিপল প্রমোট এটা দিতে পারেন আপনি চাইলে বিশ মিলিয়ন দিতে পারেন দেখি এটা মার্কেটিংটা চেঞ্জ করে দিলে কীরকম হয় এক সেকেন্ড প্রমোট এখানে অ্যাডভার্টাইজ লেখলে কীরকম হয় দেখি ad advertise price okay Facebook marketing করে আপনার বিজনেস এত মিলিয়ন মানুষের কাছে বিজ্ঞাপন দিয়ে দিব ওকে এটা অ্যাডভার্টাইজিং ভালো লাগবে না প্রমোশন প্রমোট ও দিছে প্রমোট মেবি প্রমোশন প্রমোশন লেখি আমি ফেসবুক মার্কেটিং করব আপনার ব্যবসায় এত মিলিয়ন লোকের কাছে প্রচারের মাধ্যমে ওকে প্রমোটটাই ঠিক আছে ওরা সঠিকই লেখছে ওকে এখানে আমরা এই এই কটা ইউজ করতে পারি তারপর বিজনেস বিজনেস আছে আমরা এটা আমরা দেখি সার্ভিসে রূপান্তর করে দিতে পারি সার্ভিস সার্ভিস ওকে আমি ফেসবুক মার্কেটিং করে আপনার সার্ভিস এত মিলিয়ন মানুষের কাছে প্রমোট করে দিব এখানে সার্ভিস আর বিজনেস আপনি দুইটার একটা ইউজ করতে পারেন সমস্যা নাই আর আমরা শুধু একটা ওয়ার্ড চেঞ্জ করলে সমস্যা নাই আমাদের টাইটেলে কোনো কপিরাইট নেই আমরা যে উপরেরটা আছে বিশ মিলিয়ন আমরা কিন্তু সেটাই ইউজ করতে পারি কোনো সমস্যা নাই দেখেন উপরে যেটা আছে বিশ মিলিয়ন এটাও ইউজ করতে পারি কিছু যায় আসে না তো যে কোনো একটা আপনি ইউজ করেন এখান থেকে কোনো কিছু যায় আসে না আমি এগুলো দিয়ে দিচ্ছি আরও দেখি কিছু তৈরি করা যায় কি না ওকে প্রথমে একটা লিখছিলাম এটা না আমি এখানে এটা কপি করি কপি করে ওকে এখানে অর্গানিকটা ইউজ করে দিলে I will do organic organic organic আমি মার্কিন যুক্তরাষ্ট্রের জৈব জৈব ফেসবুক প্রচার বিপণন করব। মানে অর্গানিক ফেসবুক প্রচার করব এবং বিপণন করব এটাও ইউজ করতে পারে এটা প্রমোশন ওকে এটা একটা কিওয়ার্ড হইল অর্গানিক এখানে ডুটা ইউজ না করলে চলে দেখি ডুটা ইউজ না করলে হয় কিনা আমি যুক্তরাষ্ট্রে অর্গানিক ফেসবুক প্রচার বা বিপণন করবো এটাও চলে দেখেন এটা আরও সুন্দর হয়েছে ঠিক আছে এটা চাইলে আপনি ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করতে পারেন আমি আরেকটা তৈরি করি এটা দিয়ে অল নিচের অল কপি করে মেরে দিলাম ঠিক আছে ওকে অল ইউজ করতে পারেন তারপরে এটাই কপি করে সব থেকে বেশি অর্ডার পরে হচ্ছে ধরেন ইউএসএ আর ইউকে ঠিক আছে ইউএসএ দিয়ে দিলাম আর ইউকে দিয়ে দিলাম ইউকে বা কানাডা ঠিক আছে যে কোনো একটা ইউজ করতে পারেন তো দেখেন আমি ইউএসএ এবং ইউকেতে জৈব ফেসবুক প্রচার বা বিপণন করব। এখানে যেটি বানাইছি মোটামুটি সব কয়টা আপনারা ইউজ করতে পারেন যেটা ভালো লাগে সেটা বলেন আমি সেটাই এখানে ইউজ করি আমি এগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে ইয়ে আসো হাসিপুর আসো না ঋত্বিক আসো আচ্ছা ওকে এটি গ্রুপে দিয়ে দাও গ্রুপে হ্যাঁ। দিয়ে দাও আমি কোনটা ইউজ করবো করব এট নাকি নিচেরটা উপরেরটা কার কোনটা ভালো লাগে দেখেন ওয়ার্ল্ড হ্যাঁ। এটা অর্গানিক এটা ভালো লাগছে ওকে ঠিক আছে এখানে আমি যখন গিক বানাইতে আসব তখন এইটা আমি কপি করব এইটুকু ওই আই উইল পর্যন্ত আমি কপি মানে করব না আই উইলের পর থেকে যতটুকু থাকবে কপি করব কারণ এখানে আই উইল দেওয়া আছে দেখেন সুন্দর করে আই উইল দেওয়া আছে আমি পরেরটুকু ইউজ করলাম যেমন আমি I will organic Facebook promotion and marketing in already এটা আমি ইউজ করলাম এবার চাচ্ছি যে এই সার্ভিসগুলোতে কোন ক্যাটাগরিতে বেশি কাজ পাচ্ছে দেখেন এখানে social media marketing social media organic promotion okay এই একটাতে মোটামুটি বর্তমানে অর্ডার আছে চব্বিশটা দেখেন একটা বেলকি দড়াইছে আর কি এক বেলকিতেই মোটামুটি কাজে লেগে গেছে তো এখানে আমরা এখানেও লিখে দিতে পারি ঠিক আছে চব্বিশটা অর্ডার মানে বুঝতেছেন মোটামুটি ভালো টাকা কিন্তু এখান থেকে ইয়ে আসতেছে আর আসছে কত সালে আসছে একুশের অক্টোবরে মোটামুটি দুইশো পঁচিশটা রিভিউ আছে লেভেল টু সেলার কারণ হচ্ছে তারা প্রথমে সার্ভিস বেশি দিচ্ছে টাকা কম নিচ্ছে সেই জন্য তাদের কাছে মানুষ বেশি যাচ্ছে আমরা আজকে সেইভাবেই একটা গিক তৈরি করব যাতে আমাদের সার্ভিস কম আমার গিকও ফার্স্ট পজিশনে আছে ওকে থাক তো দেখি এখানে আর কোনটা কোনটা ইউজ করা যায় অফলাইনে এখানে তেরো হাজার গিকের ভিতরে কিন্তু আমার গিক ফার্স্ট পজিশনে আছে মাশাল্লাহ চলবে সমস্যা নাই তো এটাও ইউজ করি এটা এখানে কি কি ইউজ করছে দেখি তারা কোন ক্যাটাগরিটা ইউজ করছে যেহেতু আমাদের এখন গিক বানাইতে গেলে এই দুইটা জিনিস লাগে আমাদের টাইটেলটা হয়ে গেছে এখন লাগবে কি ক্যাটাগরি ক্যাটাগরি দেখেন সবাই কিন্তু এটা ইউজ করতে social media marketing social media promotion organic social media promotion okay আমরাও এটা ইউজ করি ঠিক আছে প্রথমে দেব ডিজিটাল মার্কেটিং এখানে এসে লিখব হচ্ছে ডিজিটাল মার্কেটিং তারপরে দিব হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং তারপরে দিব হচ্ছে organic organic social media promotion okay organic social promotion okay organic social promotion এটা ইউজ করলাম করার পরে আপনাকে এখানে প্ল্যাটফর্ম সিলেক্ট করতে বলবে দেখি তারা কোনো প্ল্যাটফর্ম ইউজ করছে কিনা হ্যাঁ তারা প্ল্যাটফর্ম ইউজ করছে তিনটা দেখি এই লোকটা কয়টা করছে এই লোকটা কোনো প্ল্যাটফর্ম ইউজ করে নাই আপনি চাইলে ইউজ করতে পারেন আমরা ইউজ করব আমরা শুধু ফেসবুকটা ইউজ করব। ফেসবুক আমরা চাইলে কিছু টুইটার রিটুইট করে দিতে পারি তো আমরা চাইলে টুইটারটাও দিতে পারি ঠিক আছে দুইটা ইউজ করতে পারেন অথবা ইনস্টাগ্রামটা এই তিনটা দিতে পারেন আপাতত আপনি ইচ্ছা করলে একটা ইউজ করেন সমস্যা নাই এখানে আসি নিচেরটাতে আমরা সিলেক্ট করব এখানে আপনি কোন ক্যাটাগরিতে কাজ করবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন দেখেন তারা ইউজ করছে কিনা তারা করছে কিনা দরকার নেই এখানে লেখছে art and design beauty cosmetics marketing advertising এগুলো আমরা ইউজ করতে পারি ওকে আমি আমাদের সব থেকে মার্কেটিং অভিজ্ঞতা থেকে বলি সব থেকে কাজ আসে হচ্ছে এখানে আমি দেখতেছি advertise marketing and advertising okay এটা চলে তারপরে চলে হচ্ছে ওকে বিউটি কসমেটিক্স এটাও চলে financial service and business okay এই যে এটাও চলে ফ্যাশন তারপরে আর আরও কয়েকটা আছে okay business financial business financial service আর বিজনেস ওকে আরও কিছু দরকার আর কোনটা দিতে পারি রিয়েল এস্টেট আছে না রিয়েল এস্টেট ওকে আমরা সার্ভিস দিতে পারি রিয়েল এস্টেট ইউজ করতে পারেন অথবা এখানে দেখেন সার্ভিস আছে সার্ভিস যারা সার্ভিস রিলেটেড আপনি এখানে যে কোনো যেটা যেটা ভালো লাগে সেটা এরকম একটা দিবেন তো বিউটি কসমেটিক্স ওকে এই কটা হলেই চলে এবার আমরা আসি ট্যাগগুলো দিব আমাদের ট্যাগগুলো সাজেস্টে প্রথমে শো করতে হলো ফেসবুক মার্কেটিং আমরা এটাই কপি করলাম আমাদের কি টাইটেলে দেওয়া আছে এটা কপি করে ক্লিক করে দিব ইন্টারে চাপ দিবেন ঠিক আছে তারপরে সেকেন্ডে আছে হচ্ছে অ্যাডভার্টাইজিং এটাও আমরা ইউজ করব আমাদের ইয়েতে তো এটাও আমি ইউজ করে দিলাম তারপরে আমরা ইউজ করব হচ্ছে এখানে আর কিছু না ফেসবুক প্রমোশন এটাও আমাদের সাথে পারফেক্টলি আছে এটাও আমরা ইউজ করব তিনটা হয়ে গেল এখানে পাঁচটা ট্যাগ দিতে হয় আরও দেখি তারা কোনো কিছু ইউজ করছে কিনা সেটা আমরা নিচের থেকে দেখতে পারবো okay Facebook promotion page promotion social media promotion okay marketing advertising promotion okay page promotion এটা নিতে পারি আমরা ওকে পেজ প্রমোশন ওকে এটা নিলাম আরও দেখি আরও কেউ আছে কি না দেখি এই মেয়েটা কী কী ইউজ করছে ফেসবুক প্রমোট ওকে এটাও নিতে পারি আমরা ফেসবুক প্রমোট ওকে এটাও আমরা কপি করলাম এবার আমরা কপি করে পেস্ট করে দিলাম পেস্ট করে ইন্টারে চাপ দিবেন যদি না হয় এখানে যদি সিলেকশন না হয় তাহলে ইন্টারে চাপ দিলে এটা সিলেক্ট হয়ে যাবে তো এবার এইটুকের ভিতর যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন আমি নয় নেক্সট করে চলে যাব কারো কোনো কোশ্চেন আছে ওকে না থাকলে তো চুপ থাকা তো সম্মতির লক্ষণ ওকে তো এবার আসি এখানে প্রাইসিং প্রাইসিং জিনিসটা আমি এর আগে বলছি আবার বলি এখানে এক এখানে একটা প্যাকেজ এটা যদি অন করে দেন তাহলে তিনটা প্যাকেজ হবে প্যাকেজ জিনিসটা কি আপনি কয় টাকায় কত সার্ভিস দিতেছেন যদি আপনি কোনো রেস্টুরেন্টে যান বা কোনো খাবারের হোটেলে যান যাওয়ার পরে ওইখানে যদি আপনি বলেন যে আমি কি খাবো ডিম দিয়ে ভাত খাবো তাহলে আপনাকে দিতে হবে কত তিরিশ থেকে চল্লিশ টাকা ঠিক আছে চল্লিশ টাকা এখনকার বাজার আমি অনেক দিন যাবৎ হোটেল খাই না তো ধরেন তিরিশ টাকা দিতে হবে যদি এবার আসেন যদি মুরগির মাংস খেতে চান তাহলে আপনাকে কত দিতে হবে ষাট থেকে সত্তর একশোর পার হতে হবে ঠিক আছে সাথে আমরা কি দিব মুরগির মাংস খাইলে সাথে আমরা ডাউল ফ্রি দিব ঠিক আছে এবার আসি যদি আমরা মানে আমাদের ক্লায়েন্টে বা আমাদের রেস্টুরেন্টে যদি আরও কেউ আসে যদি বলে গরুর মাংস খাবে সেজন্য আমরা টাকা নেব কত দেড়শো থেকে দুইশো টাকা বিনিময়ে আমরা কি কি দিব ডাউল দিব পাশাপাশি ধরেন আমরা চাটনির ব্যবস্থা করতে পারি অথবা আরও অনেক ধরনের খাবার আছে যেমন ছানা আছে এগুলো খাওয়া মানে আমরা ফ্রিতে দিতে পারি এরকম এখানেও প্রাইসগুলো এরকম হয়ে থাকে যেমন আমরা দশ টাকায় যে কাজটা দিব বিশ টাকায় কিন্তু সে কাজটা দিব না যদি বিশ টাকায় নেয় এখানে আমরা এক্সট্রা তার জন্য একটা গিফট রাখবো এবং যদি এবং প্রিমিয়ামটা নেয় তাহলে কি ওর থেকে আমরা বেশি কিছু দিব সেক্ষেত্রে আরও কিছু বেশি গিফট থাকবে এরকম এটা হচ্ছে প্রাইসিংটা তো দেখেন এখানে আপনি চাইলে একটা প্রাইজও দিতে পারেন চাইলে তিনটা প্রাইজও দিতে পারেন সবসময় আমরা তিনটা ইউজ করি কারণ তিনটা সবসময় এখানে ভালো কাজ দেয় আর কি আপনি একটা প্রাইজ দিলেন একটা প্রাইজে আপনি প্যাকেজ রাখলেন ষাট ডলার তাহলে কিন্তু আর খুব একটা আসবে না তো আমরা প্রথম প্যাকেজ শুরু করব কম টাকায় তারপরে শুরু করব বেশি টাকায় তো আমরা এখানে দেখি তারা কোনো ই কি না দেখি ওকে গুড প্রমোশন এত মিলিয়ন প্রমোশন ওকে এটা টাইটেলটা খুব একটা ভালো লাগে না আমার কাছে ওকে দেখি আরও কোনো গিক আমরা দেখি যে ভালো লাগে কিনা এটা দেখেন এখন অনেক কিছু অ্যাড হয়ে গেছে অর্গ্যানিক ফেসবুক প্রমোশনের জায়গায় অ্যাড ক্যাম্পিং চলে আসতেছে এগুলো আমরা শিখবো আস্তে আস্তে ওকে আমি সেকেন্ড পজিশনে যাই ওকে এই যে একটা এক পঞ্চাশটা অর্ডার কমপ্লিট করছে অর্গানিক ফেসবুক প্রমোশন দেখলেই বোঝা যায় okay okay one million Facebook promotion okay এটা আমরা কপি করতে পারি ওকে একটু ইয়েতে নিয়ে যাই প্রমোশন ওকে চলবে আমরা প্রথমে আমরা দিব হচ্ছে কত আমরা দিব হচ্ছে ধরেন ফোর মিলিয়ন কারণ ওরা মার্কেটটা নষ্ট করে ফেলছে আমরা কম দিতেছি আমাদের ফোর মিলিয়ন কাজ করতে আমাদের এক ঘন্টা দুই ঘন্টা সময় লাগবে ব্যাপার না প্রথমে আমরা ফেসবুক প্রমোশন করব কত মিলিয়ন ফোর মিলিয়ন ফোর মিলিয়নের জন্য আমরা দিব কত আমরা এখানে লিখবো ফোর মিলিয়ন তারপরে দিলাম হচ্ছে four million four million okay এবার আমি এটা প্রাইসগুলো মেনটেন করি এটা আমি ফোর মিলিয়ন রাখবো এখানে আমি দিব হচ্ছে ধরেন সিক্স অথবা eight million okay eight million use করতে পারেন তারপরে ইউজ করতে পারেন টোয়েন্টি মিলিয়ন ওকে আমাদের প্যাকেজ প্রথম টাইটেলটা লেখা হয়ে গেছে এবার আসি হচ্ছে ডেসক্রিপশন ওকে ডেসক্রিপশন এটা আমাদের মতো করে লিখতে হবে এখানে লিখবেন হচ্ছে ধরেন আমি কিন্তু এখানে প্রমোশন কথাটা রাখছি একটু খেয়াল করতে হবে আপনাদের আমি এইভাবে করতেছি এরপরে যখন আপনারা করবেন অবশ্যই এগুলো খেয়াল রাখবেন এখানে আমি ফেসবুক প্রমোশনটা লেখা রাখছি আবার এখানে ফেসবুক প্রমোশন এখানে ফেসবুক প্রমোশন আবার এই এখানেও আমি কিন্তু প্রমোশন কথাটা লিখব ঠিক আছে তাহলে আমি লিখি এখানে কি লিখবো four million four sorry four four millions okay বড় হাতের দিবেন সবগুলো প্রথম অক্ষরগুলো millions four million okay millions million promotion promotion বা promote promote promote four million promote plus সাথে কি থাকবে ধরেন ওকে একটু স্পেস থাক প্রমোট রিয়েল টার্গেটেড অডিয়েন্স দেব real real and targeted targeted টার্গেটেডের টিটা বড় করে দিবেন ওকে আমি একটু টিটা বড় করে দিই টার্গেটেড টার্গেটেড অ্যাক্টিভ কাস্টমার দিব অ্যাক্টিভ অ্যাক্টিভ কাস্টমার অথবা পিপল দিতে পারেন বা ইউজার দিতে পারেন সেটা আপনাদের উপর আমি অবশ্য কাস্টমার ইউজ করাই বেটার হবে customer customer okay customer plus কি দিব আরও প্লাস দিলাম দিতে পারি হচ্ছে অর্গানিক ফেসবুক প্রমোশন ওকে এটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য অর্গানিক আমি কিন্তু অর্গানিক দিয়া ইটা করতেছি মানে আমার র্যাঙ্ক করানোর চিন্তা ভাবনা সেই জন্য আমি অর্গানিক ফেসবুক প্রমোশনটা ইউজ করলাম ফেসবুক প্রমোশন ওকে গুড চলবে এবার এটা আমি কপি করি কপি করে সেমভাবে এখানে দিয়ে দিলাম এখানেও দিয়ে দিলাম এবার আসি এখানে দিয়ে দিব হচ্ছে ধরেন এইট মিলিয়ন এইট মিলিয়ন একটা স্পেস রাখতে পারেন না চাইলে নাও রাখতে পারেন আপনার উপর নির্ভর করে ওকে আমি আপাতত স্পেসই রাখি এটা টোয়েন্টি মিলিয়ন করে দিলাম ওকে আবার ভুলভাল করে লেগেন না দুশো চার মিলিয়ন লেগেন না তাহলে কিন্তু হুট করে অর্ডার করে গেলে বারোটা বেজে দেব ওকে যাই হোক এই কাজটা করতে আমরা সময় নিব কতদিন প্রথমে দুই দিন নিতে পারেন এক ঘন্টার কাজ আপনি দুই দিন নিতে পারেন অথবা একদিন নিতে পারেন যদি আপনার গ্রুপগুলোতে অ্যাড করা থাকে আর না থাকলে তিন দিন প্রথম অবস্থায় নতুন অবস্থা এইটা করাই উত্তম আর ফার্স্ট দিলে যেটা হয় আপনাকে অর্ডারটা তাড়াতাড়ি শেষ হবে দেখেন ওরা কিন্তু তিন দিন দিছে তিন দিন দিলে আপনার যদি গ্রুপগুলোতে জয়েন করা না থাকে টার্গেটেড গ্রুপগুলো অবশ্যই জয়েন করে ফেলতে পারবেন দুই দিনের ভিতরে আর একদিনে আপনি কাজটা করে দিলেন ওকে আমি এটা করে দিলাম তিন দিন তারপরে দিব হচ্ছে ধরেন পাঁচ দিন তারপরে দিব হচ্ছে ধরেন বিশ মিলিয়ন করতে ধরো আমরা চোদ্দো দিন নেব ঠিক আছে এবার টাকা দেন কেমনে কাঁপতে হয় ওকে এবার আমি প্রথমে বলছি আমরা কম খাবো সার্ভিস দিব বেশি ওকে এখানে আমরা সার্ভিসটা দিব হচ্ছে প্রথমে আমরা দশ ডলার দিব তারপরে ফোর মিলিয়ন আসে হচ্ছে এত তারপরে বিশ ডলার আসে ওকে বিশ ডলারই দিলাম প্রথম অবস্থায় দেখি তারা কি করছে ফোর মিলিয়ন দেখেন আপনার আপনার মতোই দিতেছে ঠিক আছে তারপরে বিশ মিলিয়নের জন্য আছে কত পাঁচচল্লিশ ওকে সমস্যা নাই মার্কেট নষ্ট করে ফেলছে ওকে আমরা চল্লিশ ডলারে করব সমস্যা নাই ওকে চোদ্দো দিনের ভিতরে সময় কিন্তু চোদ্দো দিন লাগবে না বিশ মিলিয়ন কয়টা গ্রুপ লাগে আর কি ওকে একশো পোস্ট হতে হবে আর কি একশো পোস্ট হলে আপনাকে চার হাজার টাকার মতো পেয়ে যাবেন তো অর্ডার বেশি বললে সমস্যা নাই আপনাদের ওই যে ব্রাইবাদার আছে আপনাদের গ্রুপে অনেক অনেকে আছে যারা এই কাজগুলো হেল্প করবে তো শেয়ার এগুলো চাইলে দিতে পারেন দেখেন তারা কিন্তু দেয় নেই আমরা চাইলে ইউজও করতে পারি না চাইলে ইউজ না করতে পারি কোনো কিছু যায় আসে না এঙ্গেজমেন্ট রিপোর্ট হবে কি না অডিয়েন্স সাইজ হবে কি না কন্টেন্ট ক্রিয়েশন হবে কি না এগুলো চালিয়ে দিতে পারেন না চালিয়ে না দিতে পারেন ওকে কন্টেন্ট ক্রিয়েশন ওকে এটাতে দিব এটাতে দিব ওকে এঙ্গেজমেন্ট রিপোর্ট সবগুলোতে দিব আমি একটা একটা আপাতত দিয়ে দিলাম এগুলা আছে যেহেতু দিয়ে দিলাম প্রথমে ওকে শেয়ারটা দিলাম না এখানে number of share number of share কতগুলো শেয়ার দিবেন ওকে এখানে বলা যাইতে পারে দেখি আমরা এখানে প্রথমে দিব হচ্ছে ধরান চল্লিশ থেকে পঞ্চাশ ওকে চল্লিশটা দিব তারপরে দিব হচ্ছে আশিটা আশিটা প্লাস তারপরে ধরেন একশো একশো চল্লিশ চলবো এটি আমি বলে দিলাম যে একশো চল্লিশটা বা একশো বিশটা শেয়ার দিব ষোলো একশো ষাট হয় এখানে একশো চল্লিশই আনাফ এখানে ওকে আমি একটা কাজ করি ওকে চলবো সমস্যা নাই এবার এখানে দেখেন কিছু জিনিস আছে এক্সট্রা এটা আপনারা এখন ইউজ না করে বেটার আমি অবশ্য বুঝাই এক্সট্রা হচ্ছে আপনি যদি এক্সট্রা দেন যে এই কাজটা কয় দিনের জন্য সময় নিয়েছি চোদ্দো দিনের কাজটা আমরা তিন দিনে করে দেবো ধরেন এটা হচ্ছে লাস্ট প্যাকেজ প্রিমিয়াম প্যাকেজ তো এটার কাজটা আমি ধরে একদিনে করে দিব বা দুই দিনে করে দিব বা তিন দিনে করে দিব তিন দিনে করে দিব আমাকে যদি এই কাজটা তিন দিনে করে দেয় আমাকে এক্সট্রা আমাকে বোনাস স্বরূপ আমাকে দিতে হবে কত ধরেন দশ ডলার অথবা বিশ ডলার আর বিশ ডলার এক্সট্রা দিতে হবে তাহলে আমি যখন এটা অ্যাড করব দেখেন তখন কিন্তু আমার এখানে এক্সট্রা অ্যাড হয়ে যাবে দেখেন এক্সট্রা কীভাবে অ্যাড হয় আমি একটু প্রিভিউ দেখাই আপনাদেরকে ওকে ডাপটে চলে আসি আমার কথা কি কারো বুঝতে সমস্যা হচ্ছে হ্যালো ওকে ঠিক আছে দেখেন আমি যখন এক্সট্রা ইউজ করছি এখানে দেখেন তিনটা প্যাকেজ আছে এক্সট্রাতে মানে বেসিক প্যাকেজে কোনো কিন্তু কোনো কিছু আসতেছে না এবার দেখি প্রিমিয়াম প্যাকেজ আসে কিনা এক্সট্রা এক্সট্রা এখনও আসে নাই ওকে এখানে এক্সট্রা আসার কথা ছিল ওকে ও একটাতে দিলে হবে না এবার দুইটাতে দিই ধরেন এই কাজটা সময় নিছি কত পাঁচ দিন ওকে এটা করে দেবে একদিনে এটার জন্য পাঁচ ডলার পাঁচ ডলার ওকে এবার দেখি আসে কিনা এক্সট্রা ঝামেলা করায় ঝামেলা সারাইতেছি খুব টাইপিং এক্সপার্ট না আল্লাহ মাফ করো একজন রে এইভাবে দেখাইছিলাম সে একদিনে এইভাবে গিক পাবলিশ করে দিছিল ঠিক আছে আবার এরকম কিছু করেন না আমি এক্সট্রাটা দেখানোর জন্য এরকম করতেছি দেখি এখন এক্সট্রাটা শো হয়েছে কিনা দেখি ওকে এখানে শো হয় না আমি একটু নিচের দিকে আসি দেখি এক্সট্রাটা শো হয়েছে দেখেন যখন কোনো বায়ার আসবে দেখেন এক্সট্রা যদি কাজ চার্জ নিতে চায় তাহলে এরকম এখানে শো করবে এখানে না এখানে শো করবে এক্সট্রাটা কিন্তু একটা অপশন চলে আসছে নিচে যখন আমাদেরকে অর্ডার করতে যাবে এটা তিন দিনে করে দিবে তখন কিন্তু আমাদের বাজেটটা আগের থেকে বেড়ে গেল দেখো চোদ্দো দিনের বেলায় ছিল কত চল্লিশ ডলার যখন আমি এক্সট্রা ইউজ করবো একদিনে করে দিব তখন আমার প্যাকেজটা কিন্তু প্রিমিয়াম একটা প্যাকেজের ডিজাইন হয়ে গেল যখন কোনো বায়ার এটা দেখে আমাকে এখানে অর্ডার করবে তখন কিন্তু ষাট ডলার আমি নিব তার কাছ থেকে বিষয়টা বোঝা গেছে আশা করি যদি চাও কেউ এই এক্সট্রাটা ইউজ করতে পারো আর আমি মনে করি এটা বেটার হবে এক্সট্রা ইউজ করলে আর না চাইলে প্রথম অবস্থায় আপনারা নাও করতে পারেন কিছু যায় আসে না তো এটা হচ্ছে কাহিনী তো ওকে এক্সট্রাটা এই প্যাকেজটা এখন বোঝা গেছে তাহলে আমি প্যাকেজটা স্কিপ করি হ্যালো ওকে এটা দিয়ে দিবেন লাস্টের দুইটা প্যাকেজ দিয়ে দিবেন একদিনের সাত দিনের কাজ আপনারা তো গ্রুপে আছেন অনেকজন সবাই তো আপনারা একই কাজগুলো করবেন একজনের হেল্প করবেন বিনিময়ে আপনাকে কিছু টাকা দিল আপনারও কাজ হয়ে গেল সাবকন্টাকে ধরেন সাবকন্টাকে যারা কাজ করে তাদেরকে হিউজ টাকা দিতে হয় না ঠিক আছে আপনি দশ ডলারের প্রজেক্ট নিলে ওরে এক দেড়শো টাকা দিয়ে দিলে বা দুইশো টাকা দিয়ে দিলে করে দিবে ঠিক আছে তো বিশ ডলারের কাজ নিলে সেক্ষেত্রে আরও একটু সিস্টেম আছে তো এভাবে কিন্তু কাজগুলো করা যাবে ওকে যাই হোক এটা আমি তাহলে এখানে স্কিপ করে দেই এবার আসি হচ্ছে ডেসক্রিপশন ওকে ডেসক্রিপশনটা লিখে ফেলি ডেসক্রিপশনটায় সময় যায় অনেক বেশি ওকে ডেসক্রিপশন জিনিসটা তো সবাই জানেন ডেসক্রিপশনের অবশ্য তিনটা আমরা পাঁচটা ইয়ে রাখছি পাঁচটা ক্যাটাগরি বা পাঁচটা প্যারাগ্রাফ থাকবে বা এখানে দেখেন আমাদের প্রথম প্যারায় থাকবে হচ্ছে আমরা এই কাজটা বাইরের কি দরকার সেটা বলবো দ্বিতীয় প্যারায় আমরা যে এক্সপার্ট সেটা বলবো এবং মানে তৃতীয় নাম্বারে আমরা বলবো হচ্ছে আমরা কি কি দিব সেটা এবং কেন আমাদেরকে পছন্দ করবে সেটা তো এখানে আমরা আমি ডেসক্রিপশনটা প্রথমে আমাদের ডেসক্রিপশন লিখতে হবে ওকে আমি একটা ডেসক্রিপশন লিখি অবশ্যই আপনি প্রথমে দিতে পারেন welcome to my Facebook organic Facebook promotion service অথবা মাই সার্ভিস অনেক কিছু আছে লেখা যায় ঠিক আছে অথবা অফারিং দিতে পারেন অফার অফারিং অফারিং কি অফার করতেছেন সেটা বলতে পারেন আমি কি ভুল লেখলাম নাকি আবার কন্ট্রোল জেট ওকে চলবে ওকে অফারিং এটা আমি বোল্ড করে দিই এখানে যে আপনি যে সার্ভিসটা দিবেন সেটা আপনি করতে পারেন যে অফারিং আপনি কি অফার করতেছেন আমি অফার করতেছি organic Facebook promotion organic organic Facebook Facebook promotion promotion organic Facebook promotion service service অথবা আপনি যদি চান এটা না ইউজ করে এটা ইউজ করলেও খারাপ লাগবে না আবার চাইলে ওয়েলকাম টু ইউজ করতে পারেন যেমন সদাসদি এখানে দেখেন অনেকজনে আছে যারা প্রফেশনাল গিগ বানায় তারা কেউ কেউ আছে এটা ইউজ করে কেউ কেউ আছে ইউজ করে না দেখেন এখানে সবাই কিন্তু welcome to organic Facebook promotion এটা ইউজ করছে ঠিক আছে আমরা চাইলে এটা ইউজ করি দেখেন এটা দেখতেও ভালো লাগে কিন্তু ওয়েলকাম টু মাই ফেসবুক বা organic Facebook promotion service okay আমরা এটা ইউজ করি ধরেন অফারিং আপনি দিতে পারেন এটা যখন আপনি লেভেল ওয়ানে চলে যাবেন তখন অফার করবেন অবশ্য আমরা এখন ওয়েলকাম টু দিয়ে শুরু করি welcome welcome to my organic Facebook promotion service okay এটা আজকে মাঝামাঝি আনবো না এটার মতো আমি চাচ্ছি যে ডিজাইনটা করতে দেখেন প্রথমে থাকবে এই লাভ এগুলো কিন্তু আমরা ইমোজি নিতে পারি ফেসবুকের জন্য ইমোজি ফাইবারের জন্য ইমোজি আছে Fiverr Fiverr free emoji emoji আশা করি পাওয়া যাবে ফাইবার ইমোজি ওকে না পাওয়া গেলে আমরা সোশ্যাল মিডিয়া ইমোজি দিয়ে চালাই দিতে পারবো সমস্যা নাই ফাইবার সার্ভিস ইমোজি দেখি ওকে এটা আলাদা জিনিস সার্ভিস চলে আসছে okay Fiverr from <laughs> servicing emoji okay এখানে বিভিন্ন ধরনের ইমেজি পাওয়া যেতে পারে এখানে এটা হচ্ছে ফ্রম সাইট মানে ফ্রম একটা এখানে আপনি চাইলে ডিসকাশন করতে পারবেন বিভিন্ন বিষয়ে ওকে ইমোজি এটা হচ্ছে হাসির ইমোজি ওকে আমরা একটু ইমোজি লিখি শুধু ইমোজি ইমোজি ফাইবার ইমোজি না শুধু ইমোজি লিখলাম প্রথমে দেখেন এগুলা অবশ্য ফ্রি ঠিক আছে একদম ফ্রি ধরেন তিনি কি ইউজ করছে আমরা প্রথমে দেখলাম একটা লাভ রিয়েক্টের মতো কোনো একটা কিছু ইউজ করছে দেখি আমাদের কাছে এরকম কোনো ইমোজি পাই কিনা ওকে একটা কাজ করি আমি এখানে সার্ভিস লিখি দেখি সার্ভিস রিলেটেড ইমোজি পাওয়া যায় কিনা সার্ভিস সার্ভিস সার্চ করি ওকে অ্যাকসেপ্ট ওকে নাই তাহলে একটা কাজ করি মার্ক লেখে মার্ক ওকে এটা আমরা নিতে পারি আপাতত ওকে এই ইমোজিটা আমি নিব ওকে এই পেজটা থাক আপাতত মার্ক ওকে এখানে আমি লিখবো হচ্ছে লাভ ইমোজি ওকে ওরা যেহেতু একটা ইউজ করছে আমিও চাচ্ছি যে ইউজ করতে দেখি এটা নাই ওকে হার্ট মেবি এটার নাম হার্ট তো খুঁজা খুঁজি দিয়ে ওকটাই মেরে দিই ঝামেলা শেষ ওকে যাই হোক এটা কপিরাইট নাই ওকে ইউজ করলাম এটা বোল্ড করে দিই বোল্ড অ্যান্ড মার্ক করে দিলাম তো ওকে যাই হোক এবার আমি এখানে একটা আমাদের ডেসক্রিপশন লিখি আমি লিখবো হচ্ছে আপনি কি ফেসবুক প্রচারের মাধ্যমে আপনার পণ্য বিক্রি করতে চান যদি হ্যাঁ হয় আপনি সঠিক জায়গায় আছেন এরকম কিছু একটা টাইপ লিখব তারপরে আমরা লিখি এখানে প্রথমে দেখেন একটু স্কিপ করে নিচের দিকে আসবেন একটু জায়গা রাখবেন একটু জায়গা ঠিক আছে একটু জায়গা রাখার পরে এটা দেখবেন যে লাইটিং করা আছে কিনা লাইটিং না লাইটিংটা স্টপ করে দিয়ে শুরু করবেন do you do you want okay আমার আবার লাইটিং শুরু হয়েছে দেখছেন ওকে আমি লাইটটা বন্ধ করে দিই এটা কাটে না কেন ওকে do you want want to sell আপনি কি আপনার আপনি কি do you want to sell your product sell your product product um, by facebook facebook facebook ওকে ফেসবুকটা বড় করে দিই ফেসবুক প্রমোশন প্রমোশন ওকে আমি লিখলাম আপনি কি ফেসবুক আপনি কি ফেসবুক প্রচারের মাধ্যমে আপনার প্রোডাক্ট বিক্রি করতে চান এরকম ঠিক আছে এবার আমি এখানে লিখতে পারি যদি লিখতে পারি if you if you yes যদি হ্যাঁ হয় এখানে একটা ওকে ইফ ইউ ইয়েস যদি হ্যাঁ হয় কংগ্রাচুলেশন সবগুলো টাইপ কিন্তু একই হয় ঠিক আছে প্রথমে এটা এগুলো একই হয় এটা প্রথম দুই এক লাইন এদিক সেদিক হইলে congratulation okay C one congra congratulation okay চুলেশন ওকে এবার মনে হয় হবে congratulation okay congratulation you uh, you are in the right place you are in the right r i g s t right place okay মানে আমি বলতেছি আপনি যদি হ্যাঁ হন অভিনন্দন আপনি সঠিক জায়গায় আছেন এটা বললাম তো প্লেস ওকে প্লেস বিকজ ভালো জায়গা আছে কারণ বিকজ কারণ হচ্ছে because because may I main main main my main target target টার্গেটের টিটা বড় করে দেই target my target my main target uh, is কি দেওয়া যায় টু হেল্প হবে আমাকে হেল্প করা to help business business business product selling okay product product selling আমার বাইরে মনে হয় অর্ডার করবে মেসেজ করতেছে ওকে যাই হোক সেলিং ওকে আমি বললাম অভিনন্দন আপনি সঠিক জায়গায় আছেন কারণ আমার প্রধান লক্ষ্য হলো ব্যবসায়িক পণ্য বিক্রিতে সহায়তা করা ওকে তো এবার আমি নেক্সট প্যারা লিখব নেক্সট প্যারাতে আমি আমার আমার দক্ষতাটা বলবো আমার নাম হচ্ছে আয়াম রাজু আহমেদ রাজু আহমেদ ওকে ওসব পথ নামের প্রথম অক্ষর এগুলো সব বড় হাতের হয়ে থাকে এগুলো আপনার ওকে এটা বড় করে দিই আমাদের সময় আজকে অনেক লাগবে গিগ বানাইতে আমাদের সময়ের প্রয়োজন হয় আমি ডেসক্রিপশন আপনাদেরকে দিয়ে দিব কারা কারা আছে আজকে ক্লাসে মনির ভাই আসছে সালমা ঋত্বিক তমুল মনে হয় চলে গেছে অনেকজনে নাই ওকে ব্যাপার না I have I have to আপনাদের যেহেতু ওয়ান ইয়ার আপনারা টু ইয়ার ইউজ করতে পারেন আপনাদের অভিজ্ঞতা খুবই কম আপনারা আপাতত two year plus two years two years two years of experience কী হলো two year of two year of experience experience Monir ভাই আছেন এক্সপেরিয়েন্স ইন ডিজিটাল মার্কেটিং অথবা লিখতে পারেন ফেসবুক প্রমোশন আমি মূল ক্যাটাগরি লিখলাম ডিজিটাল টাল marketing marketing marketing মার্কেটিং এখানে full stop already already mm, already uh, i have complete sorry i am complete i am completed uh, completed many many uh, facebook marketing অথবা অ্যাডভার্টাইজিং অথবা প্রমোশন মার্কেটিং মার্কেটিং মার্কে মার্কেটিং মার্কেটিং প্রজেক্ট অথবা এখানে লিখতে পারেন face promotion project project project city project project project এটা বড় করে দেই মাঝে মাঝে ঝামেলা করে বুঝলাম না ব্যবসা প্রজেক্ট প্রপারলি কারেন্টলি ইউজ করা যায় কিন্তু প্রপারলি শব্দটা এটা পারফেক্ট এখানে প্রপারলি প্রপারলি ওকে তারপরে কি লেখা যায় ফেসবুক বিশেষ করে okay specially especially especially mm, I target uh, sorry especially কি লেখা যায় আই ট্রেনিং দিয়ে দিই ট্রেনিং টিআরআই ট্রে ট্রেন্ড কি দেবো ট্রেন্ড দিয়ে দিই trend for help help uh, to to your to to help to business business okay business uh, product selling okay product product selling product selling sellings by facebook facebook facebook uh, marketing marketing i know আমি জানি wall wall the hidden hidden hidden hidden hidden নাম e H I D E N মনে হয় hidden tips tips tips tips and tricks and and tricks tricks tricks tricks tricks how it tricks okay i am very very conscious sounds about about about Facebook marketing Facebook marketing uh, update guideline update update uh, policy দিয়ে দিই policy policy policy policy and guideline guideline okay সম্পূর্ণ গাইডলাইন এবার সম্পূর্ণটা আমি কপি করি কপি করে দেখি আমি কি লিখলাম আপনি কি ফেসবুক প্রচারের মাধ্যমে আপনার পণ্য বিক্রি করতে চান আপনি যদি হ্যাঁ হন অভিনন্দন আপনি সঠিক জায়গায় আছেন কারণ আমার প্রধান লক্ষ্য হলো লক্ষ্য হলো ব্যবসায়িক পণ্য বিক্রিতে সহায়তা করা আমি রাজু আহমেদ ডিজিটাল মার্কেটিংয়ে আমার দুই বছরের বছরের অভিজ্ঞতা আছে ইতিমধ্যে আমি অনেক ফেসবুক মার্কেটিংয়ের প্রজেক্ট সঠিকভাবে সম্পন্ন করেছি বিশেষ করে আমি ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে ব্যবসায়িক পণ্য বিক্রয় সহায়তার জন্য প্রশিক্ষণ নিয়েছে আমি সব গোপন টিপস এবং কৌশল জানি আমি ফেসবুক মার্কেটিংয়ের আপডেট এবং নীতি নির্দেশ নির্দেশিকা সম্পর্কে খুবই সচেতন ওকে সুন্দর চলবে এটার উপর ভিত্তি করে আপনি যেটা করবেন এখানে থ্রি ওয়ার্ডস করবেন আপনার নাম ইউজ করবেন এখানে ডিজিটাল মার্কেটিং আছে চাইলে ফেসবুক মার্কেটিং ইউজ করতে পারেন তারপরে এখানে মার্কেটিং আছে প্রমোশন ইউজ করবেন যেখানে যা কিছু দরকার আছে আপনার নিজের মতো করে এটার উপর ভিত্তি করে একটা ডেসক্রিপশন লিখতে পারেন অথবা এখানে কিছুটা চেঞ্জ করে আপনারা লিখে নিতে পারেন এটাই দিয়ে দিতে পারেন ওকে আমাদের প্রথম আমি বলছিলাম পাঁচটা অংশ থাকে আমাদের দুইটা অংশ লেখা কমপ্লিট ইতিমধ্যে তো এখানে আমি লিখব my service okay service সন ওকে কি হইল my service service description double click লেগে কেটে যায় ওকে এটা আমি বোল্ড করে দিলাম এবং কি মার্ক করে দিব ওকে মার্ক করে দিলাম এবার আমি ইমোজির ইমোজির এটা হচ্ছে মার্ক মার্ক লেখা না আমি এবার মার্কটা ইউজ করি ওকে এখানে দেখেন এই মার্কটা চেক মার্কটা খুবই ভালো এটা ইউজ করতে পারেন আমি চেক মার্কটা এখানে নিয়ে নিলাম আপনি চাইলে ইউজ করতে পারেন না চাইলে নাও করতে পারেন কিছু যায় আসে না এটা মাঝামাঝি রাখি ওকে এটা ইউজ করতে পারেন এখান থেকে ধরেন আপনি কি লিখবেন প্রথমে লিখতে পারেন হচ্ছে ধরেন পোস্ট প্রথমে আমরা কী করব post and and share share to to twenty millions millions million twenty million of active active people বা কাস্টমার কাস্টমার দেব না পিপল দেব active people একটা হয়ে গেল এবার আপনি ধরেন এটা আবার কপি করলেন কপি করে ধরেন আমি এখানে স্পেস রেখে স্পেস করে এখানে আমি দিয়ে দিলাম সেকেন্ড দেখেন এটাতে দিলেও দেখতেও কিন্তু খুবই ভালো লাগতেছে আমার কাছে একজাক্টলি ভালো লাগতেছে তারপরে আমি দিলাম হচ্ছে রিস রিস রিস টার্গেটেড টার্গেটেড আমাদের ফেসবুকের করতে যা যা লাগে এখানে আমরা তাই তাই লিখবো যে আমরা কী কী দিব তাদেরকে আমরা দিব reach targeted targeted active customer okay active customer আমরা রিচ করাবো একদম টার্গেটেড কাস্টমারের কাছে সেকেন্ডটা আবার কপি করি এখানে আসি সেম দেখেন একদম ডিজাইন প্রফেশনাল লুক দিয়ে দিব আমি তারপরে এখানে দিব হচ্ছে কি একটা সুন্দর একটা রাইটিং করব right right attractive attractive attractive attractive attract A double T R A C T I মনে হয় T I V attractive attractive and effective effective effective effect effect effective um, product description product description description তারপরে আমরা দিব হচ্ছে সেকেন্ডে আসি স্কিপ করে এখানে দিয়ে দিলাম হচ্ছে নাইস অথবা ওয়াসাম অথবা বিউটিফুল ওকে নাইক্স অথবা ইফেক্টিভ গ্রাফিক ডিজাইন দিয়ে দিই okay graphics graphics graphics design design design okay no ন design for every post okay এবার আবার নিচের দিকে আসবো সেমভাবে স্কিপ করে করে এখানে আমার ওইটা পেস্ট করে দেবো তো এখানে আইসা আরেকটা লিখি এখানে লিখতে পারি অলরয়েড অলরয়েড অল অয়েড অলরয়েড অলরয়েড এখানে আমরা কি করব আমাদের ট্যাগটা ইউজ করব ওকে ডাব্লিউটা বড় করে দিবেন প্রথম অক্ষরগুলো সবগুলো বড় থাকবে অলরয়েড ফেসবুক ফেসবুক মার্কেটিং দিতে পারেন অথবা প্রমোশন প্রমোশন ঘুম ধরছে কার কার হ্যালো আমাদের মনির ভাই কি ঘুমাই গেছে ওকে ঠিক আছে এখানে প্রমোশন অ্যান্ড মার্কেটিং দিয়ে দেয় দুইটাই ইউজ করি মার্কেটিং মার্কেটিং মার্কেটিং তারপরে আমরা ইউজ করতে পারি সবাই কি দিছে দেখি একটু এগুলো আমরা নিব কিছু কিন্তু এটা আমাদের পরিচিত সার্ভিস তো অনেকবার তৈরি করতে করতে সব মুখস্থ হয়ে গেছে ওকে ওগুলো দিব না আমরা আমাদের মতো করে দিব অ্যাকোরোডিং অ্যাকোরোডিং দেবে শিট অ্যাকোরোডিং সময় লাগবে আমাদের এখন অনেক সময় লাগবে according to all all all all the all the rules rules तपरे सेकंड यूज़ করবো হচ্ছে increase increase increase increase sale selling your product your product যদিও এটা পসিবল না okay targeted targeted targeted audience দিব audience audience audience audience audience audience audience না আমার বুঝলাম না ব্যাপার স্যাপার আমার কম্পিউটার এরকম করে কেন বুঝছি আরেকটা দেখো ক্লাস নিতে হবো এটাতে যাইরামি শুরু করছে নাইস অ্যানিমেশন অ্যানিমেশন ক্রিয়েট বা মেক ক্রিয়েট তারপরে দিব হচ্ছে SEO SEO friendly SEO friendly all post দশটা হইল কি না তারপরে আমরা ইউজ করতে পারি wall post wall post post use hashtag hashtag okay hashtag মোটামুটি আমাদের এটা কমপ্লিট এবার আমি বুঝাই দিই জিনিসটা এটা যখন আপনারা ইউজ করবেন এটা অবশ্যই উলট পালট করে দেবেন প্রথমটা কেউ বিশ মিলিয়ন দিবেন কেউ টেন মিলিয়ন দিবেন যার ইচ্ছা যে যেটা আছে দিবেন দেওয়ার পরে আর বাকি যেগুলো আছে সবগুলো উলট পালট করে দিবেন কেউ দিবেন রাইটিং অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডিসক্রিপশন উপরে কেউ দিবেন নিচে আবার কেউ নিচ গ্রাফিক ডিজাইনটা উপরে দিবেন মানে উদট পালট করে দিবেন সবগুলো এইগুলা যেগুলো আছে সবগুলো এটা ইউজ করবেন সবগুলো উলুট পালট করে আশা করি বুঝতে পারছেন তো এবার আসি why choose me okay why choose me কেন আমাদেরকে পছন্দ করবে একটা দিয়ে দিই আমাদের কেন চয়েস করবে ওকে এবার আমি চাইলে এটা ইউজ করতে পারি না আমি এটা ইউজ করবো না এবার আমি এটা ইউজ করি তো এখানে দিব হচ্ছে ধরেন অন টাইম ডেলিভারি দিব আমরা ধরেন on time time time delivery delivery use করব দুই নম্বরে দিব হচ্ছে ধরেন দিব হচ্ছে অল মানে সম্পূর্ণ একশো percent hundred percent hundred percent manually manually manually work তারপরে দিব হচ্ছে হাই কোয়ালিটি এগুলো আপনারা যা যার মধ্যে উলুট পালট করে দিবেন ঠিক আছে প্রথমটা ঠিক রাখবেন বাকিগুলো উলট পালট হাই কোয়ালিটি কোয়ালিটি সার্ভিস তারপরে দিব হচ্ছে একশো percent hundred percent certification guarantee सिटिस सिटिसफेक्शन স্যাটিসফ্যাকশন গ্যারান্টি অবশ্যই স্যাটিসফাই হবে গ্রান্টেড গ্রান্টেড তারপরে দিব হচ্ছে আমরা provide provide report report report sheet sheet sheet with না দিসটা উইথ এখানে লিখতে পারবে না এই যে হ্যাঁ আমাদের এখনো তো অনেকগুলো ওয়ার্ড লেখা যাবে ওকে যাই হোক এখানে দিবেন হচ্ছে provide report sheet with screenshot and live link live link okay আমি একটা কাজ করি এখান থেকে আমি হ্যাশট্যাগটা তুলে দিই আমার এখানে অ্যানিমেশনটা তুলে দিই হ্যাশট্যাগটাই তুলে দিই ওকে হ্যাশট্যাগটা তুলে দিই দেখি আমরা আরও কিছু লিখতে পারবো ওকে এটা লেখা তো জরুরি কারণ হচ্ছে with with with with with with screenshot screen লিখতে দেন আবার চলে আসছে আমি এটা তো ডিলিট করে দিলাম রেন short and live link live link okay চলবে লাইভলিং এটি হলে হয়ে যাবে নিচে একটা দিয়ে দেবেন থ্যাংক ইউ অথবা লিখতে পারেন যে অর্ডার করার আগে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করেন এরকম কিছু একটা বলে দিবেন এখানে কিন্তু আমি অনেকটুকু জায়গা খেয়ে ফেলছি এখানে দেখেন জায়গার স্পেস পড়ে হয়েছে নয় এই জায়গাগুলো আমরা ইউজ করতে পারতাম ওকে যাই হোক এটা এবার যেটা করবেন আমি এটা আপনাদেরকে আগে দিয়ে দিই দেওয়ার পরে আমাকে একটু কাস্টমাইজেশন করতে হবে দেখি নাই কিনা ওকে বারোশো ওয়াট নিতেছে না ওকে ভাগ করে ভাগ করে দেই প্রথমে এটা দেই ওকে নাই কেনা হ্যাঁ এটা নিচে এটা দিয়ে দাও তারপরে সার্ভিসটা দিয়ে দিচ্ছি কোথায় কি চেঞ্জ করতে হবে আমি বলে দিছি ওকে এবার দেখেন আমাকে অবশ্যই ওইটা উলুট পালট করে দিবেন ঠিক আছে লাইভ লিঙ্কের এটা শেষে থাকবে আর দুইটা এগুলো উলুট পালট করে দেবেন ওয়ান টাইমটা ফার্স্টে রাখবেন আর এই দুইটা তিনটা উলুট পালট তারপরে এবার দেখি এটা আমি সেভ করতে পারি কিনা সেভ অ্যান্ড কন্টিনিউ করব ওকে এবার আসি এখানে বলতেছে রিকমেন্ড বায়ারের কাছ থেকে আমরা কী কী জিনিস হইলে আমরা কাজটা শুরু করতে পারবো আমি ফার্স্টে বলছি যে আমাদের লাগবে কি হবে product pro product sorry website website link website link অথবা প্রোডাক্ট লিঙ্ক প্রোডাক্ট লিঙ্ক ওয়েবসাইটের ডাব্লিউটা বড় করে দেবেন ওকে প্রোডাক্ট লিঙ্ক দুই নম্বরে লাগবে হচ্ছে আমাদের ইমেজ দুই নম্বরে লাগবে দুই নাম্বার লাগবে হচ্ছে ফটো ফটো ফটো অথবা প্রোডাক্ট ইমেজ প্রোডাক্ট ইমেজ তিন নম্বরে লাগবে হচ্ছে short description short description okay short description হলে আপনি কাজটাকে শুরু করতে পারেন এই কয়টা হলে হয়ে যাবে তো এবার এটা লেখা শেষ হলে এখান থেকে ফ্রি টেক্স আছে এটা অ্যাটাচমেন্ট করে দেবেন করে এখানে অ্যাড করে দেবেন করে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন ওকে এবার আমাকে ডেসক্রিপশনে এখানে বলতে হচ্ছে ফেসবুকটা বেশি হয়ে গেছে সেজন্য আমাদেরকে ফেসবুকটা লিখতে হবে কম করে ওকে দেখি ফেসবুকটা কোথায় কোথায় লিখছি ফেসবুক ওকে এটা আমি কন্ট্রোল সিটা কপি করলাম কন্ট্রোল এফ দেওয়া সার্চ করি এবার আমি ভিউ ওকে ফেসবুক এটা না শুধু ফেসবুকটা কোথায় আমি লিখছি সেটা বের করি ওকে অনেক বেশি ইউজ হয়ে গেছে এখানে একটা সিস্টেম আছে এখানে আমরা চাইলে এরকম ইউজ করতে পারি ওকে তিনটা আছে এখানে আমরা ধরেন প্রথমে এফ দিয়া করে দিই আপাতত ওকে এখন তিনটা আছে এখানে আমরা চাইলে এফবি ইউজ করতে পারি এফবি ওকে এফবি এবার আমরা দেখেন সেভ অ্যান্ড কন্টিনিউ করি এবার হয়ে যাবে হয়ে গেছে দেখছেন সেভ অ্যান্ড কন্টিনিউ ওকে এবার আমরা চলে আসছি এখানে আমরা এটা দিয়ে দিলাম দেওয়ার পরে তো এবার আমরা কন্টিনিউ করব ওকে এবার আসি হচ্ছে আমাদের গ্যালারি আবার একটু জয়েন করতে হবে সবাইকে ইমেজটা বানানো দেখাই দিই কারো কোনো কোশ্চেন আছে এই টুকের ভিতরে হ্যালো ওকে কেউ তো কোনো কেউ তো কোনো কথা বলে না যে আমার এই জায়গায় বুঝি নাই এই জায়গায় আমাকে বুঝিয়ে দেন নইলে কিন্তু অনেক জিনিস আছে মানে কোশ্চেন না করলে আসলে বের হবে না আমরা তো ওকে আমরা প্রথম থেকে শুরু করি এখান থেকে দেখ কাস্টমাইজেশনটা নিয়ে নিই সাইজটা বারোশো আশি পিকজেল বাই হচ্ছে সাতশো উনসত্তর উনসত্তর তো এখানে আমি ওটা আসতে থাকুক এখানে আমি করি ইউটিউবের থামলেনটা নিই YouTube thumbnail YouTube YouTube YouTube thumbnail আসতে থাকুক ওকে এর মধ্যে আমি বর্ডারটা নিয়ে ফেলে এখানে আমি চলে যাব এলিমেন্টরে এলিমেন্টস এখান থেকে আমরা এই শেপটা নিব শেপ লাইন এখানে আছে আমরা একটা শেপ নিই ওকে শেপটা আমি বরাবর রাখবো রেখে এটা ফুল টান দিয়ে দিব দেওয়ার পরে এটা আমি কালার একটু এদিক দিয়ে দিব দিয়ে এখানে সিলেক্ট করবেন এই সাদা অংশে সিলেক্ট করার পর এটা একটু এদিকে আপনার গেমস খেলার যে বাটনটা আছে আপনার ইয়েতে কিবোর্ডের সেটা ক্লিক করতে থাকবেন এই কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি কালারটা ধরেন আমি এখানে এই কালারটা ইউজ করে দিলাম তো এটা পারফেক্টলি লাগতেছে এটাও আমি সেমভাবে এখানে দিয়ে দিই ওকে ওকে চলবে এটাও আমি এখানে আইনা দিয়ে দিলাম সেমভাবে ওকে পারফেক্ট ডুপ্লিকেট করি এটা উপরে তুলে দিলাম আমাকে একটু সারা শব্দ করেন ঠিক আছে আমার অন্য আরেকটা ল্যাপটপ থেকে আসছি তো আবার কখন স্টপ হয়ে যাবে আমি বুঝতেই পারবো না ওই ওই কম্পিউটারে আমাদের রেকর্ড চলতেছে রেকর্ড কি আদৌ চলতেছে ওকে ঠিক আছে তো আমি একটা থামলেন নেই যেটা আমাদের কালো থামলেন হবে এখানে ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখি এই এই কালারটা ইউজ করতে পারি এটা আমি একটু কপি করি এটা আমি কপি করি কপি কপি কপি চলবে পিছনের ব্যাকগ্রাউন্ডটা নেওয়া যায় কিনা ব্যাকগ্রাউন্ড কপি ওকে এই ব্যাকগ্রাউন্ডটা সাদা নেই আমি সাদা আমি ব্যাকগ্রাউন্ড ওইখান থেকে কপি করে এখানে আনলাম সাদা এবার সাদা সাদা এবার আমি এটা দেখি ব্যাকগ্রাউন্ডটা অন্য কোনো কালার করা যায় কিনা হালকা চেঞ্জ করা যায় কিনা এখানে আসি এখানে দেখেন অ্যাডজাস্ট লেখা আছে এডিটিংয়ের এখানে ক্লিক করে অ্যাডজাস্টে আসতে এখানে এসে আমি এটা কালার গ্রেডিয়েন্টটা একটু বাড়াইতে পারবো কমাইতে পারবো ঠিক আছে এরকমভাবে বাড়াইতে পারবো কমাইতে পারবো একটু এটা ব্লার করে দেই যত একদম সফট লাগে চারো সাইড দিয়ে একটু এই কালার ই করে দিতে পারবো ডিজাইনটা আমাদের মতো করে ওকে এটা মাঝখানে বরাবর থাকবে চলবে এটা আমাদের সাথে যায় পারফেক্টলি তো এখানে একটা ফন্ট ইউজ করছে এই ফন্টটা আমি কপি করলাম কপি করে এখানে আমি এনে দিলাম ফন্টটা দেখেন ফোনটা ফুললি পড়তেছে না তো আমি এটা সাদা করে দিই তাহলে দেখতে ভালো লাগবে ফন্টটা এখানে ইয়া করে দিই জিরো ডিগ্রি করে দিলাম এবার এখানে আমি লিখবো হচ্ছে আমি প্রথমে একটা ব্যানার দেখছিলাম অর্গ্যানিক ফেসবুক প্রমোশন ওকে আমি একটা কাজ করতে পারি এখান থেকে একটা শেপ নিয়ে আসি শেপটা বরাবর রেখে দিব এখানে দিয়ে দিলাম এটা মাঝামাঝি এটা ফুল টান দিয়ে দিলাম এটা আমি অন্য একটা কালার করে দেই তারপর সাদা করে দেই দেখি কোনটা ভালো লাগে আর কি তো এটা আমি ডুপ্লিকেট করি এটার উপরে রাখতে গেলে ডুপ্লিকেট করতে হবে ডুপ্লিকেট করে আমি এটা কালারটা চেঞ্জ করে দিই ওকে আপাতত এটা সরায় ফেলি এখানে লেখে হচ্ছে Facebook promotion Facebook Facebook promotion promotion okay এটা অনেক বড় হয়ে গেছে এটা আমি একটু ছোট করে এখানে ফুল টেনে দিই এবার আমি এটা আমি আমাদের মতো করে ছোট করে ফেলি এখানে দেখেন মিনিমাইজ করার অপশন আছে ওকে এটা ছোট করে দিলাম এটা মাঝামাঝি থাক ফেসবুক প্রমোশন এটা আমি চাইলে এটা মার্ক করে একটু নিচের দিকে এনে দিতে পারি ওকে উপরে একটা এক্সপার্ট লেখার অপশন রাখবো ধরেন এবার আমার এই লেখাগুলোর মাঝখানে অনেকটুকু স্পেস হয়ে গেছে এখানে দেখেন একটা ইয়ে আছে এটা আমি এখান থেকে ইয়া করে দেই একটু কমায় দেই একটু হালকা বাড়ায় দিই ওকে এখন দেখেন আরও ছোট হয়ে গেল এবার আমরা আবার একটু বড় করে দেই দেখেন এখন আর একটু বড় হয়ে গেছে চাইলে এরকম করে বড় ছোট করা যাবে ঠিক আছে তো এটা করার পরে আপনি চাইলে এই লেখাটা আপনি অন্য কোনো ডিজাইন করতে চাইলে সেটা করা যাবে এখান থেকে ইফেক্টে চলে আসবো ইফেক্টে এসে এখানে আমরা যদি ক্লিক করি তাহলে একটা ডিজাইন চলে যাবে এখানে একটা ক্লিক করলে এরকম আসবে তো এটা আপনি চাইলে আবার ইয়ে করতে পারবেন দেখেন আর মাঝে যদি আমি ধরেন অন্য কোনো কালার রাখি সাদা অথবা লাল অথবা ইয়া এই কালারটা চলে তো আমি দেখি সাদা সাদার ভিতরে সাদা হইলে ভালো লাগে না ওকে আমি ইফেক্টে আবার চলে যাই দেখি এই বর্ডারটা যেরকম আছে এরকমই থাকা বেটার মনে হচ্ছে কালারটা দেখি আমি চেঞ্জ করি ফেসবুক প্রমোশন একদম বেসিক বানানোর দরকার ছিল কালো আমার ব্যাকগ্রাউন্ডটা এখন এখানে মিক্স হইতেছে না আমি একটু কালো ব্যাকগ্রাউন্ডের ভিতরে আমি একটু করে দিই লাল লাল ভাব করে দিই দেখি হয় কিনা না চলে না আমার কাছে ব্যাকগ্রাউন্ডটা ওটাই থাক তো যাই হোক এটাই থাক সাদার ভিতরেই ভালো লাগতেছিল সাদা বাই কালো এটার সাথে যায় আর কি এটা আমরা দেখি ওকে এটা পারফেক্ট লাগতেছে এবার কিছু হোমওয়ার্ক করা যায় কিনা ওকে ব্লাডটা আমি একটু করে দেই হালকা ব্লার এই কালারটা আমি কালো করে দিই ওকে আর একটু সোদাসুদি করে দেই এটা ব্লার করে দেই অপাসিটিটা কমায় দেই ওকে চলবে এখানে আমি উপরে একটা শব্দ লিখে দিই expert in okay expert service spark x spark service এটা ছোট করে দেই এক্সপার্ট সার্ভিস কালারটা সাদা এক্সপার্ট বানানটা ও শিট E X P E R T expert service বড় হাতে লেখাতে বোঝা যায় না এটা আপনি ফন্টটা চেঞ্জ করে দিতে পারেন অন্য বিভিন্ন ফন্ট আছে এখানে এসে আমরা ফন্টটা চেঞ্জ করে দিতে পারি এটা চলবে মোটামুটি একটু বড় করে দিই রেগুলার ফন্ট ধরেন এটাই আমরা ইউজ করে দিই মোটামুটি চলবে এক্সপার্ট সার্ভিস তো আমাদের পয়েন্টগুলো লেখা দরকার তো আমরা একটু ফাইবারে চলে যাব দেখ তারা কি কি ধরনের ইউজ করতেছে এখানে ফাইবার লিখি Fiverr Fiverr dot com motorcycle আরো কোথাও আছে নাকি এখানে লিখবো হচ্ছে Facebook promotion Facebook promotion promotion search করি আমি ব্যানার দেখছিলাম হচ্ছে সেকেন্ড পেজে মনে হয় এই ব্যানারটা দেখছিলাম এটা একদম মাদা টাইপ হয়ে গেছে তারপরেও ভাল লাগতেছে আমার এই এই কম্পিউটার থেকে ভালো ডিজাইন করে করি না আমি আমার ডিজাইন এখান থেকে ভালো ডিজাইন হয় না এক্সপার্ট সার্ভিস ফেসবুক প্রমোশন দিয়ে দিছি ওকে চলবে এখানে পয়েন্টগুলোতেই প্রথমে দিছে অ্যাক্টিভ ফেসবুক ওকে আমরা এটা ইউজ করব না আমরা অন্য কিছু ইয়ে দেবো ওকে আমি আমার ইয়েতে চলে যাই এখানে চারটা পয়েন্ট দিছে আমরা চারটা পয়েন্টই দিব ক্যানভাতে এখানে আমি পয়েন্টগুলো নেই এখানে আমি এটা ক্লিক করলাম ক্লিক করে এটা কালো করে দিতে পারি কালো অথবা সাদা দেখি কালার এটা কোনটা চায় সাদাই যায় এটা আমি টান দিই একটু বড় করে দিই পরে আমি এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে চেঞ্জ করা যায় কিনা ভালো কোনো ব্যাকগ্রাউন্ড পাইলে আমি সেটা দিয়ে দিব ওকে এখানে আমি আবার এলিমেন্টারেশন লিখি হচ্ছে ধরেন লাইক লাইক লাইক লিখে দিই লাইক লেখার পরে এখানে আমি গ্রাফিক্সটা দিয়ে দিলাম এখানে দেখি লাইক এটা আমি ইউজ করে দিই এখানে একটু এখানে আসি একটু ছোট করে দিলাম এটা একটু বড় আছে এটাও ছোট করে দিলাম চলবে এখানে আমি একটা ট্যাক্স নিয়ে আসি ট্যাক্স এখানে আসি ট্যাক্স ট্যাক্সে এসে লিখি হচ্ছে অ্যাড হেডিং দিয়ে দিই দিয়ে লিখে দিই প্রথমে দিয়ে দিব হচ্ছে ধরেন তারা কি কি ইউজ করছে দেখলাম ফার্স্ট টাইমে দুইটা মানে একশো percent active Facebook user okay চলবে না আমাদের কাছে promote to million promote to millions of people maybe কি promote promote million of customer okay it এটা use ইউজ করতে পারি 20 millions promote promote 20 millions active customer maybe দেখছিলাম কোথায় যেন promote to promote to five millions of customer okay ঠিক আছে প্রমোট টু প্রমোট টু তোমার এটা বড় হয়ে গেছে অনেক দেখি দেখি এটা ফন্টটা চেঞ্জ করে দিই তাহলে আমাদের একজেক্টটি লাগবে কাজে ওকে আমি দেখি এখানে ফন্ট কোনটা আছে ওকে এই ফোনটা চলে মোটামুটি চলবে ফন্টটা একদম বেসিক লাগে আর কোনো ভালো ফন্ট পাই কিনা আমরা আপনারা একটু কষ্ট করে ফন্টগুলো মিলিয়ে নিন ঠিক আছে আমি আপাতত একটা বানায় যাই ওকে এটা বোল্ড করে দিই এই ফন্টটা খারাপ না বোল্ড ওকে চলবে এটা আমি আবার কপি করি তো সেকেন্ডে দেখি কি দেওয়া যায় সেকেন্ডে আছে হচ্ছে ওকে সেকেন্ডে আমরা দেই হচ্ছে এখানে অল ম্যানুয়ালি পোস্টিং আছে আমরা আমাদের মতো করে দিই আমরা দিয়ে দিই হচ্ছে ধরেন রিস রিস রিস অথবা world wide promotion world wide promotion promote promote um, your business business or service and service and service এটা আমি সম্পূর্ণটাই ধরে এবার ইকো করে দিই চলবে তো জানি কেমন কেমন লাগতেছে আমার ভালো লাগতেছে ওকে আমি আপাতত একটা দিয়ে গেলাম আপনারা আপনাদের মতো করে ফর্মগুলো একটু বাছাই করে নিন আমার কাছে ভালো লাগতেছে না ফর্মগুলো তো ওকে আমি তাড়াতাড়ি করে দিই অনেক সময় চলে গেছে আজকে ডিস্টার্বের উপর ডিস্টার্ব তারপরে দিয়ে দিব ধরেন world promotion world O O R L D অল্ট হোয়াইট ওয়েট অলরেড অডিয়েন্স দিয়ে দিই অডি অডিয়েন্স সেমভাবে এটা কপি করলাম এখানে দিয়ে দিব হচ্ছে ধরেন not not a bot no fake আরো অনেক কিছু ইউজ করা যাইতো আমি আপাতত এই তিনটা দিলাম আপনার একটু রিসার্চ করে নিন আমি নয় কয়েকটা শব্দ লিখে দিবনি পেজের ভিতরে দিয়ে দিবনি গ্রুপের ভিতরে ওগুলো লিখে নিয়েন আমি আপাতত একটা ডিজাইন লাইকের এটা ছোট করে দেই এটাও ছোট করে দেই এটাও ছোট করে দেই এটাও ছোট করে দিই এইগুলো আমি একটু উপরে তুলে দেই ওকে এটা উপরে তুলে দেই চলবে এখানে কালারগুলো আপনার মতো করে চেঞ্জ করে নেবেন আমি কি আছি নাকি ওকে তো এখানে আমরা একটা ছবি ইউজ করি এখানে আমরা একটা ছবি ইউজ করি এখানে এলিমেন্টরে চলে যাব এখান থেকে আমরা নিতে পারি হচ্ছে ওকে নিচের দিকে আসি ফ্রেমস একটা ফ্রেম নেবেন আপনারা এখানে আমি ফ্রেমের উপর ক্লিক করি ফ্রেম আজকে আমাদের অনেক রাত হয়ে গেছে সর্বোচ্চ একটা বেজে গেছে এখান থেকে আমরা একটা ছবি বাইর থেকেও নিয়ে আসতে পারি অথবা এখান থেকে আমরা একটা ছবি ইউজ করতে পারি দেখি আমার এখানে কোনো ভালো ছবি আছে কিনা ধরেন এই ছবিটা আমি ইউজ করে দিলাম এখানে ওকে আর পাশ দিয়ে একটা সাদা একটা বর্ডার চাইতেছি বর্ডারটা দিলে এখানে এলিমেন্টারি চলে আসবো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে সে লাইন অ্যান্ড শেপে এখান থেকে আমি একটা গোল একটা ইয়া নেই ওকে এটা নিয়ে নিলাম এটা আমি এটার উপর রেখে দিলাম এটা আর একটু বড় করলে ভালো লাগবে সমান সমান হবে ওকে ওকে এটা আমি সাদা করে দেই অথবা অন্য কালার করে দেই দেখেন মোটামুটি একটা লুক চলে আসছে আর কি এরকম একটা ডিজাইন হলেও চলবে আর আমি আরও ডিজাইন ভালোভাবে করতে পারতাম এখানে ইয়া আছে আমার কিছু ডিজাইনের স্যাম্পল দেওয়া ছিল এটা করতে গেলে আরও ঘন্টাখানি সময় লাগবে এটাই আমাদের কাজ এইটুক কাজ আপনারা করবেন দেখাই আপনাদেরকে একটু দেখেন এখানে কালার কালার দেওয়া ছিল এই কালারগুলো আমরা চাইলে ইউজ করতে পারতাম তাহলে আরেক আরেকটু ইউনিক ডিজাইন হয়ে যেত তো এখান থেকে দেখি এই কালারটা নেওয়া যায় কিনা কালার কালার নেওয়ার জন্য ওকে কালার কোড এটা কত ওকে অন্য দিন এটা আমি দেখাবো কিভাবে করতে হয় আজকে অনেক রাত হয়ে গেছে তো এভাবে একটা ডিজাইন করবেন করে এখান থেকে সেভ অ্যান্ড ডাউনলোড করে ফেলবেন এখান থেকে ডাউনলোড ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোড হয়ে শুরু হয়ে যাবে ডাউনলোড ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনার ইয়েতে চলে যাবেন ফাইবারে চলে যাবেন ফাইবার থেকে ওই ইয়াটা করে দিবেন কিকের ওইখানে আপলোড করে দিবেন আমি এটা স্টপ করে দিই তো ধরেন আমার ইমেজ হচ্ছে এখানে আমি আমার ইয়া করছি তো ডাবটে থাকবে অবশ্যই গিকগুলো যেটা আপনি করবেন সেটা আমি এখানে আসবো ডাব থেকে এই ইডিটে ক্লিক করব পরবর্তীতে ক্লিক করে আমি নেক্সট করতে করতে যাব নেক্সট কন্টিনিউ কিচ্ছু নাই ওকে এবার আমরা গ্যালারির এখানে চলে আসব এখানে এসে আমরা এখানে দেখেন ব্রাউজ লেখা আছে ব্রাউজের উপর ক্লিক করব ব্রাউজের উপর ক্লিক করলেই আমাদের ফটোটা কম্পিউটার থেকে নিয়ে নিতে হবে ধরেন এখানে আমাদের ফটো করি ধরেন এটা হচ্ছে আমাদের একটা ফটো এই ফটোটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আপলোড করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন সেভেন কন্টিনিউ করবেন সেভেন কন্টিনিউ হওয়ার পরে পাবলিকের এই জায়গায় চলে আসবেন পাবলিকের এই জায়গায় এসে পাবলিশ করবেন না ঠিক আছে আমি যখন বলবো যে পাবলিশ করেন তখন আপনি কাজটা শেষ করবেন তখন পাবলিশ করবেন আপাতত এই জায়গায় থাকবেন থাকার পরে আপনার এখান থেকে প্রোফাইলে ক্লিক করে আপনার প্রোফাইলে চলে যাবেন না আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে যদিও আজকে